হো বড়কা মুই আইলা বেলে গোটে টকি গড় দেখলি হো, মস্ত সুন্দরীটা রইলা সেতি গোটে বারে মস্ত বিউটিফুল করে মস্ত সুন্দর মিশা রইলা মার हमारी थी तो टोकी के सुंदर तो ना মস্তটা গোটে হাতে হো বারে मस्त टा बोले और कौन सा टा बोले बहुत ही ऐसे रही सी किया কোনটা দেবে मुना जाने रे कौन सा चाले তোর গোর পাকটা তুই না জানিস কি রে তুই লাইন মারতে রয়েছ তেবর কিনা না জানি বলিস নি তুই তেবর কিনা চুপ নাই করে কিছু কৌস নাই তুই এই সৎ কথা কো লাইন মারলিস নাকি নাই এই সৎ কথা কসে টুককে লাইন মারি মারি মুখার কৌস নাই নাকি তুই मुझे बहुत समझाने तुम घर पाखत टोकी के लाइन मारी मारी कर बुल्लू ने रोमी के और लोग कोई नहीं तो करो